বাহ খুব ভালো কাজ করলেন আমি আপনার উপকার করলাম আর আপনি পুলিশ ডেকে আনলেন চুপ কোনো কথা না তুমি যে কি তা আমি দ্বিতীয়বার জানলাম এর জন্য কঠিন শাস্তি পেতে হবে তোমাকে চলেন ভাই চলেন কি খবর ম্যাডাম পালার কাছে যাইবেন না সত্যি করে কত তোমার বাপ না দুলাভাই বিশ্বাস করুন আমি খুব অসহায় না হলে আমি পুলিশকে কিছুই বলতাম না তাই বলে জুটা কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার উস্তাদের জামিন না হয় বাপ শুদ্ধ তোমারে ধলেশ্বরী পরে ফেলে রাখুন কারো ঘরে মাথা থাকবো না রমক চল দেখাহি উস্তাদের কি অবস্থা তুমি তো আমার ওস্তাদ পুলককে চিনো নাই পাইবা পরে তোমার জীবনটা দিয়েও তুমি রক্ষা পাইবে না মনে থাকে দেন শোন যা যা বলছিলাম ওগুলো ঠিক মতো করিস সব ঠিকঠাক হবে হিসাবগুলো পাকা রাখিস হিসাব লেখা আছে কোনো সমস্যা নেই আর ওই দোকানদারও টাকা যে ভাই ভাই একটু আমার সাথে আসেন না, একটু হেল্প করেন আমাকে কি হেল্প ভাই আমার বাবা স্ট্রোক করেছেন কোনো ডাক্তার নেই একজন আছেন উনি বাবাকে দেখতে চাচ্ছেন না একটু এসে আপনারা যদি একটু বলতেন আমরা তো ডাক্তার না ভাই আমরা কি করবো ভাই আপনি মানুষ না বিপদ তো আপনারও হতে পারতো আমার বাবা স্ট্রোক করেছে এখন যদি ডাক্তার না থাকে তাহলে তো আমার বাবাকে বাঁচানো যাবে না ভাই একটু আসেন না ভাই প্লিজ আপনারা একটু বলে দিন না প্লিজ চল তো দেখি চলো ঠিক আছে চলেন সাহেব আসসালামু আলাইকুম একটা রুগী নিয়ে আসছি সিরিয়াস কন্ডিশন চলেন একটু দেখবেন তুমি কে কোন বেটা কি করে কি কি চাও সোজা কথা না তাহলে বুঝিয়ে দে ডাক্তার ওটা বলছি এখানে এই রোগীর কোনো চিকিৎসা নাই অন্য হসপিটালে নিয়ে যাও তোমাকে এই রোগী দেখতে হবে যাবে কিনা বলো যাচ্ছি আমার উপকার তোমার বাবা কেমন আছে ট্রিটমেন্ট হয়েছে আমার উপকার নিয়ে তুমি গেলে পুলিশ ডাক্তার বাহ ডাক্তার বললো আমি তাকে খুন করতে চেয়েছি আর তুমি তাতে সায় দিলে মেয়ে সবাই সাধু আর আমি খুনি হ্যাঁ, হ্যাঁ খুনি করব তোমাকে আমি খুনি করব মেয়ে কি ব্যাপার এখনো আমার জামিন হচ্ছে না কেন ঠান্ডুরা কি করলো উকিল কোথায় গেল মিথ্যে অভিযোগে কি আমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে আমি জেলে থাকতে চাই না অবস্থা দেখো কি রে তুই এখনো বই রইছস হ্যাঁ আরে মরে যাবি তো না খায় মরে যাবি এনে ভাত আনছি খাইলো খালা তুমি তো আমার কেউ না এত দরদ কেন আমার জন্য এর প্রতিদান কি করে দেব বলো হইছে এত ভাবতে হইব না আগে নিজের জীবন তারপর হইছে বাবা ভাবি নিখা তোমার নিজেরই চলে না আবার আমার বোঝা নিতে চাও কেন দেহ মাইয়াই কয় কি ওই আমি তোর খালা না তোর বাপে আমারে কখনো বোন কখনো শালিকুয়া ডাকত মানুষটার যে কত চিন্তা আসলো তোর নিয়া আমারে কইতো ও বোন ও বেগম আমার মায়াডার বিয়া দিয়া না যেতে পারলে আমি ময়ূর শান্তি পাব না বাবাকে বলেছিলাম আমি কোনোদিন বিয়ে করব না আমি সবসময় তোমার সাথে থাকব তোমার সেবা করব বাবা কি বলেছিল জানো বলেছিল জলি দরকার হয় আমি তোর জন্য জান দিয়ে দেব তাই তো হইল তোর লেগে তো জানি দিল খালা এভাবে বলো না প্লিজ আমি সহ্য করতে পারবো না যাও তুমি তোমার কাজে যাও খায়ালো তো আমারে আর জ্বালাইছ না রে মা শোন মা তোর কোনো ক্ষতি হয়ে গেলে হবে না খালা আমার মতো মেয়ের আর কি ক্ষতি হতে পারে বলো মারে আমি কই কি এবার একটা বিয়া কর না খালা আমি সব করতে পারলেও বিয়ে করতে পারবো না আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না সব পুরুষদের ঘৃণা করি সে বন্ধুই হোক কি স্বামী হোক এমন করে কইস না মা নে খায়া নে তো খালা আমি শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে পাগল মাইয়া কি কয় না না কয় নে তুই খায়া নে খা আমি আইতেছি ঠিক আছে নে খামা আবার কি চাও কি কি চাও তুমি আমি তোমাকে ভালোবাসি জনি আমি তোমাকে বিয়ে করব একটা কথা যদি বলেছো আমি তোমাকে সি সি সি আমি তোমার মাস্টার ধানের মাছটা যাও যাও বলছি যাও বলছি আমার কি চাও তুমি যাও কারে যাবে কইতেছে কে কে আপনি আমারে চিনবেন না আমার নাম ঠান্ডু উস্তাদ পুলকের শিষ্য আপনার চারিদিকে অনেক বিপদ জমে উঠছে পুলকের কি জামিন হয়েছে এখনো তো হয় নাই আপনি যে পুলিশরা জবানবন্দি দিয়েছেন তাতে মামলার কলি যাবে এটা সৌসির আমাকে এখন কি করতে হবে মরতে হবে আপনি তো একটা বেইমান পুলবস্তুদের জন্য কিছুই করলেন না সত্যি করে বলো কি করতে হবে যা বলবে আমি তাই করব সত্যি ঠান্ডরে জবান দিলেন জবানের হেরফের হলে কিন্তু জান শেষ করে ফেলাম আচ্ছা আপনার বাপ মরবর কালে কত টাকা রাইখে মরছে সত্যি করে কম তো কিছুই না কন কি উস্তাদকে ছাড়তে তো বহুত টাকা পয়সা লাগবে আমাকে একজন উকিলের কাছে নিয়ে যাবে বড় উকিল বড় উকিলের কাছে যাবেন মানে পুলককে মুক্ত করতে না পারলে আমি চিরকালের জন্য অপরাধী হয়ে থাকব আমাকে একজন বড় উকিলের কাছে নিয়ে চলো এক্ষুনি এক্ষুনি কিসে আপনি খাওয়া দাওয়া করে নেন আমি এক ঘন্টা পর ঠান্ডু ভাই আসবে তো আপনি আমার ভাই ডাকলেন আজ থেকে আপনি আমার বোন আমি আপনার ভাই তবে এই সম্পর্কটার জন্য উস্তাদ না জানে জানলে আমারে খতম করে ফেলাবো তোমাদের ওস্তাদ কি সত্যি গুন্ডা খুন করে এমন তোরই করে নাই তবে বোন খুন করার মতো ক্ষমতা তার আছে যতটুকু শুনছি ইউনিভার্সিটি পড়া বাদ দিছে সাত মাস নাকি জেলে আসিল তখন থেকেই এলো আমি বলো তার সম্পর্কে আর কি জানো আমাকে বলো আমি তো তামাম খবর জানি না বোন রহমত আছে না ওই ভালো জানে বোন উকিলের কাছে যাবেন না হ্যাঁ যাবো আজকেই যাব তাহলে আপনি রেডি হয়ে নেন আমি এক ঘন্টার মধ্যে চলে যেতেছি ঠিক আছে রানু ভাই তোমার স্বামী জি না ভাই কেউ না কি ঠিক করলেন কি হবে আচ্ছা তোমার কেউ কখনো আসামি ছিল কেউ যদি কখনো আসামি না থাকে তাহলে তুমি আমাদের এই পাড়ার নিয়মকানুন কিছু বুঝবে না বুঝতে চাই না জামিন নিতে এসেছি আপনি জামিনের ব্যবস্থা করে দিন এই ভদ্রলোক সম্বন্ধে মানে তার ব্যাকগ্রাউন্ড কিছু জানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হ্যাঁ। ভালো ছাত্র ছিল হঠাৎ কি থেকে কি হয়ে গেল পড়ালেখা ছেড়ে দিল আর গুন্ডা হয়ে গেল কেন একবার একটা মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার অপরাধে সাত মাসের জেল হয়েছিল আরও একবার গ্রেফতার হয়েছিল একটা মেয়ের ঘরে ঢুকে পড়েছিল বলে আর একবার কাউকে একবার খুন করতে গিয়েছিল এই তো এইরকম দাগি আসামির জামিন সহজে তো হবে না সেজন্যই তো আপনার কাছে এলাম শুনেছি আপনার মতো উকিল নাকি আর একজনও নয় হুম তা অবশ্য ঠিক কিন্তু অনেক টাকা লাগবে দিতে পারবে আপনার ফিস কত পঞ্চাশ হাজার তাহলে তো তুমি জানোই এবং অন্যান্য খরচ বাবদ আরও পঁচিশ হাজার ঠিক আছে তাই দেব আমি এক সপ্তাহ পরে আসব তখনই কাগজপত্র তৈরি হবে ঠিক আছে তাহলে আজ চলো এসো আমার সূচনা ফিস হ্যাঁ সূচনা ফিস হচ্ছে পাঁচশো থেকে এক হাজার তোমার যা ইচ্ছা এখন তাই দিতে পারো আজকে পাঁচশো দিলাম পাঁচশো ঠিক আছে চলি আসো এবার বড় ভালো মেয়ে কি জন্য একটা যন্ত্রণা ওর মধ্যে আছে জি শুনছেন জি আমাকে বলছেন জি জি বলুন আচ্ছা ভাইয়ার জন্য এত করছেন কে আপনি আপনার ভাইকে ওই যে পুলক জামিন হচ্ছে না এবার হবে আপনি কি ভাই আর না না সেরকম কিছু না তিনি দুবার আমাকে রক্ষা করেছেন এই বোনের কারণেই উস্তাদ আর জেল হাজতে কি কারণ একবার সে আমাকে কয়েকটা গুন্ডার হাত থেকে রক্ষা করেছিল সবশেষে আমার বাবার চিকিৎসার জন্য সহযোগিতা করেছে কিন্তু তারপর সে অনেক কথা আচ্ছা আমি যে তোমার ভাইয়ের জন্য এত করছি প্লিজ তুমি তোমার ভাইয়াকে বলো না উস্তাদ এইবার মনে হয় জামিন হইবে দেরি হয় কেন ঠান্ডু একটা অকৃতজ্ঞ মেয়ের জন্য সারা জীবন কি আমি জেলখানায় পয়সা মরবো উস্তাদ এইবার কাম হইবেই হইবে জেল থেকে বাইর ওই মায়ারে আমি দশ টুকরা করবো উস্তাদ এত রাগ করবেন না তাছাড়া কার মনে কি আছে বলা তো যায় না ওই কার দালালি করস তুই কত টাকা দিচ্ছে উস্তাদ এইটা কি কইলেন তারে কয়া দেশ আমি বাইর হয়ে তারে এমন শাস্তি দিব তার তো বাপ মারা গেছে তা আমি কি করব কাঁদবো কাঁদতে বলিস হ্যাঁ আপনার সাথে দেখা করতে এসেছে টাইম শর্ট জলদি কথা সারুন আপনাকে না কি চান আপনি আমাকে চিনবেন না ভাইয়া আমিও আপনাকে চিনি না কিন্তু আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি আপনি অনেক ভালো ছাত্র ছিলেন গানও বেশ ভালোই গাইতেন বাহ বেশ বেশ ভালো আমি নিহার গায়েন গান শেখাই তবে খুব বড় সড়ো মাস্টার নই আমারও মন ভরা ভালোবাসা আছে কামনা আছে বাসনা আছে এসব থাকা কি পাপ আমার কাছে কি চান সংক্ষেপে বলেন আমি জেলখানায় বন্দি কোথাও গান গেতে যেতে পারবো না আর তাছাড়া গানের চর্চাও নেই অনেকদিন আমি এ কারণে আসিনি ভাইয়া আমি শুনেছি একটা বদরাকি মেয়ের উপর আপনি খুব চটা মেয়েটা আপনাকে খুব কষ্ট দিয়েছে আপনাকে জেলেও ভরেছে আপনার সুন্দর সোনালি জীবনটা নষ্ট করে দিয়েছে তাতে আপনার কি না ভাইয়া আমি এই উদ্ভট সহানুভূতি জানাতে আসিনি আমি এসেছি প্রতিশোধের কথা জানাতে প্রতিশোধের কথা বলতে আপনিও প্রতিশোধ নিতে চান আমিও প্রতিশোধ নিতে চাই একে একে দুই ভাইয়া শোনেন আমি এসেছি আপনার সাথে হাত মেলানোর জন্য আমরা একসাথে একই সঙ্গে প্রতিশোধ নেব জানেন ভাইয়া ওই মেয়েটা আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল সাথে তাকে পেতেই হবে মরতে তাকে হতেই হবে কোন মেয়ে একই মেয়ে ভাইয়া খুবই শয়তান ভয়ঙ্কর অন্তরে বিষ বিষ আছে ভাইয়া ভাইয়া আমি আপনি একসাথে একই সঙ্গে প্রতিশোধ দেব মেয়েটা বিয়ে পাশ করা শিক্ষিত মেয়ে ডলি ম্যাডাম ওনারা কারা আমরা শিষ্য প্রস্তাব পুলকের শিষ্য বাহ বাহ বাহ বেশ ভালো বেশ ভালো মনটা ভরে গেল তাহলে ভাইয়া আমরা একই সাথে একই সঙ্গে প্রতিশোধ নেব যে ভাই আমরা সময় শেষ জি আর দুইটা মিনিট দুইটা মিনিট আপনি যান আর কোনোদিনও এখানে আসবেন না আমার কোনো সাহায্য লাগবে না আমার প্রতিশোধ আমি নেব যান যান না যান যান তুই বড় ম্যাডাম হোক মেয়ে মানুষ তো তাছাড়া ওর তো মারা গেছে মায়া একদম ওই যেইভাবে পারিস যেখান থেকে পারিস যত টাকা লাগে আমার জামিনের ব্যবস্থা কর তোমার বাবার কেসটা খুব জটিল আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে যশোর ময়মনসিং এখন মুন্সীগঞ্জ বুঝতেই পারছো <laughs> ভাগ্য ভালো অফিসের কর্তা আমার বন্ধু সেই তো সাহায্য করেছে আমার রিকোয়েস্টে জি তাই তো দেখলাম আপনি এত খাটাখাটনি করেন ভাবি নিশ্চয়ই অনেক রাগ করে হ্যাঁ তা করে মাঝে মাঝে রাগ করে বাবার বাড়ি চলে যায় এক পিকুলিয়ার মহিলা যেতে দাও আপনার ঋণে আমি কি করে শোধ করব বসির ভাই এই পর্যন্তই থাক না মামা দুলাভাই খালু এগুলো হচ্ছে ঝামেলা রিলেশন কি বল আসলে কাজটা তো সহজ না বুঝলে এই ফাইল অনেক ঘাটাঘাটি করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যদি আমার মতো দালাল না ধরতে তাহলে কোনোভাবেই পেনশনের টাকাটা তুমি পেতে না অনেক ঝামেলা অনেক কষ্ট করতে হয় বুঝলে যাক তোমার কেমন লাগছে জি ভালো লাগছে লাগতেই হবে চেকটা যদি আজকে পেতাম তাহলে খুব উপকার হতো আসলে অনেক সমস্যায় আছি জীবন মরণ সমস্যা বাবার পেনশন নিয়ে আগে কখনো এতটা ভাবিনি এখন যতটা ভাবতে হচ্ছে ভাবতে কেমন লাগছে ভালো আরও ভালো লাগবে যখন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরবে অনেক কিছু দেখবে তখন খুব ভালো লাগবে যাবে নাকি আজই আজ আজ কখন এই বিকেলে কোনো সমস্যা না একটু সমস্যা আছে আসলে বুঝেনি তো মেয়ে মানুষদের অনেক রকম অসুবিধা থাকে কেন কেন কি সমস্যা কাল বা পরশু আচ্ছা ঠিক আছে আমি পাঁচ দিন পর যেখানে বলবেন সেখানে আসবো সত্যি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও চেকটা কি আজকে দেবে তাহলে ব্যাংকে যেতাম তুমি ছাড়া আমাকে কেউ এভাবে সাহায্য করতো না তুমি আমাকে মুগ্ধ করে দিয়েছো আচ্ছা তোমার যেহেতু কেউ নেই তাহলে আমি একটা বাড়ি ভাড়া নিব ওখানে মাঝে মাঝে যাব কি বলো বিয়ে করবে না সেটা সম্ভব না আমার বউ বেঁচে আছে খুব মেজাজি তাহলে আজ রোববার তুমি আসছো বৃহস্পতিবার আমি তোমাকে হোটেলের নাম লিখে দিচ্ছি রুম নাম্বারও লিখে দিচ্ছি আমাকে বাড়ি পৌঁছে দেন তো একা একা রাতে আরে আমরা তো সারা রাত হোটেলে কাটাবো নাচ দেখব গান শুনবো এটা ওটা খাবো যা ইচ্ছে তাই করব অবশ্য যা বিল হবে সব আমি দিব ইচ্ছে করলে তুমিও দিতে পারো আমি আপত্তি করবো না না যা খরচা আমি দিব এতে তো আমার আনন্দ হবে তাই না ওকে নো প্রবলেম আচ্ছা চেকটা দিচ্ছি তোকে যদি স্যান্ডেল দিয়ে পেটাতে পারতাম আপনি একটু চিন্তা করবেন না জলি সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব ওই তো আচ্ছা, জলি মায়ে বসে মারে সারাদিন কিছু খাস নাই সারাটা রাত না খায় উপাস রইছস এখন একটু কিছু খা খাওনি কেন না না এটা ঠিক করনি মোটেও ঠিক করনি আগে খাবার পরে দুঃখ সুখ খালা তুমি যাও আমি এর সাথে আগে কথা বলি চাই কি চাও আবার না কিছুই বলতে চাই না আমি তোমাকে দেখতে এলাম তুমি কেমন আছো কি সংবাদ কেমন করে চলছে আমি এসে গেছি এখন কোনো ভয় নেই কার ভয় নেই তোমার তোমার সব দুঃখ আমি হরণ করে নেব কি হরণ করে নেবে কি হরণ করে নেবে কিভাবে নেবে নতুন কোনো কৌশল করে কৌশল আবার আমি তো কৌশল জানি না কৌশল জানো না কোনো কৌশল জানো না হ্যাঁ? এখানে দাঁড়াও বাড়ির ভেতরে রোগী আছে একটু দেখে আসি কিছু মনে পড়ে না হুম আকাশ ভরা মেঘ বৃষ্টি হচ্ছে অনুষ্ঠান শেষ করে আমরা ফিরছি গানের অনুষ্ঠান কিছুই মনে পড়ছে না আমার ইচ্ছে করছে জুতা দিয়ে যদি তোকে পেটাতে পারতাম ছি ছি ছি এসব তুমি কি বলছো আমি এলাম তোমাকে বিয়ে করব সংসার সাজাবো তুমি একা একা আছো এই জন্য আমাকে খুব উদ্ধার করার ইচ্ছে হচ্ছে না না মানে সেরকম না মানে আমি ছাড়া তো তোমার আর কেউ নেই ওই গুন্ডা সন্ত্রাসী পুলককে পেয়ে তুমি সব ভুলে গেছো না পুলক তোমার কি হয় উস্তাদের নামে আর একটা বাজে কথা বললে তোর জীব আমি টাইনা সিরুম আপা এই বেটা কে আপনি কে চুপ উইডা করে ফেলামু কান্দর এই কান্দর বলতেছি ধর আপা বলেন তো কি হয়েছিল সেদিন পড়ে গেলেই ভালো হতো মরবি তুই মরবি কান্দর দোস্ত আপা বলেন আমি সেদিন যেতে চাইনি তখনও গানের অনুষ্ঠান করার মতো যোগ্যতা আমার হয়নি কিন্তু আমার কোনো বারণী সে শুনল না আমাকে নিয়ে গেল বাবা বলেছিল মাস্টার আমার মেয়েকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন অনুষ্ঠান শেষ হতে হতে রাত নটা আমরা দুজন একসাথে বাড়ি ফিরছি রিক্সা করে মাস্টার বলল এখানেই আমার এক বোনের বাড়ি আমার বোন খুব অসুস্থ তাকে একটু দেখে যে আমি নিষেধ করা সত্ত্বেও সে আমার কথা শুনল না একটা বাড়ির সামনে এসে রিক্সা থামিয়ে দিল আমি রিক্সায় বসে আছি সে বাড়ির ভিতর ঢুকে গেল আমি বসে আছি দশ মিনিট হয়ে গেল হঠাৎ একটা লোক এসে বলল আপনার ব্রাস্টারের বোন খুব অসুস্থ আপনাকে মাস্টার ভেতরে ডাকছে আর আমি ওর ভেতরে চলে গেলাম কেন গেলাম কেন গেলাম আমি জানি না আমি ভেতরে ঢোকার আমি ভেতরে ঢোকার মাত্রই মাস্টার দরজা বন্ধ করে দেব অন্ধকার ঘরে আমার কোনো হুশ ছিল না আমি নষ্ট হয়ে গেলাম পচে গেলাম আমি কোনোভাবে বেঁচে আছি তোরে আমি কি করু ওই শুনো শুনো আরে শুনো আরে বল তোরে কোনো সাহস তুই আমার বাড়িতে আমার বাড়িতে কি ষাট হাজার দিলাম বাকিটা সেটাও দিতে হবে নিশ্চয়ই দিব তবে আগে পুলক ছাড়া পাক তখন তোমাকে কোথায় পাবো মামনি শোনো আমি এই মক্কেলদের অতটা বিশ্বাস করি না বহু লোক আমাকে ঠকিয়েছে আমি রাখবো এই যে টাকা দিয়ে রাখলাম ঠিক আছে আজ বুধবার বৃহস্পতিবার সোমবার হ্যাঁ আগামী বুধবার তোমার আসামি বের হয়ে আসবে শোনো মা তোমাকে আর অপেক্ষা করার দরকার নেই কেস আমি যখন হাতে নিয়েছি আমার নামটা কি জানো তো জি বিমল রায় বিমল রায় সে কোনোদিন হারতে জানে না তাহলে কাকাবাবু আর চলি এসো মা এসো শোনো ওই বুধবারে বাকি টাকাটা নিয়ে এসো কিন্তু কাকাবাবু আপনার নিজের মেয়ে যদি বিপদে পড়ে তখনও কি আপনি এভাবে টাকার জন্য বলতেন প্রফেশন মা এটা হচ্ছে profession profession is more than relation ঠিক আছে আছে ঠিক আছে কেমন আছেন ওস্তাদ উকিল সাহেব কথা রাখছে ওস্তাদ কি তালাশ করেন ওস্তাদ না কিছু না চল বিলের ধারে যাই মেলা দিন বাতাস খাই না মুক্ত বাতাস ওস্তাদ আপনার সাথে মেয়ে দেখা করতে চায় কি জানি বলতে চায় কোন মায়া কি কথা আমি চিনি না আমি দেখি নাই কোনো দিন ওস্তাদ খুব হাতে পেয়ে ধরছে মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মনটা খারাপ হয়ে যেতে পারে উস্তাদ আপনি একটু দেখা করেন মেয়ে মানুষের মন ভাঙাটি কিন্তু উস্তাদ ঠিক হইব না হ্যাঁ চুপ থাক তুই জানোস না মায়া মানুষের জন্য আমার জীবনে কি হয়েছে একটার জন্য জেল খাটছি সাত মাস আর একটার জন্য দুইবার চার মাস পর জেল থেকে বাইরে এলাম বাবারে মুখ দেখাইতে পারি না বোনের কোনো খোঁজ খবর নিতে পারি না নষ্ট হয়ে গেছি গুন্ডা বদমাস হয়ে গেছিল ওস্তাদ গুন্ডা হয়েছি বলেই মাইশা আমাকে সম্মান করে সালাম দেয় ভয়ে সালাম দেয় বেটা চোর দেয় দেয় না কষ্ট হয়ে গেছি কমন সেন্স হারাই নি ওস্তাদ ওই বেরিটা ওই যে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে ওই ওদিক তাকাবি না চল নদীর পাড়ে যাবো মেলা দিন নদী দেখি না তুমি আপনি কে আমাকে চিনতে পারেননি স্যার আমি একা জেলখানায় স্যার আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু স্যার আপনি দেখা করতে আসেননি কেন আসো আমার কাছে কি চাও কিছু চাই না স্যার রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো কথা বলা যায় না চলুন না স্যার ওই গিয়ে একটু বসি আপনার সাথে স্যার আমার অনেক কথা আছে আমি স্যার খুব প্রবলেমের মধ্যে আছি শুধুমাত্র আপনিই পারেন আমার সব প্রবলেম সলভ করতে আমি তো কোনো জাদুকর না আমি গুন্ডা বদমাশ আমার কারণে স্যার স্যার চলুন না স্যার একটু বসে তুমি কি চাও সব বলবো স্যার সব বলবো একটু চলেন ওদিকে যাই রহমত হ্যাঁ। মায়াটা কি কোনো খারাপ ষড়যন্ত্র করতেছে আরে না তুই কি কস এটা অন্য বিষয় তোর আমি পরে বুঝাই কমু না ওইসব কথা আমি আর মনে করতে চাই না যা হতে পারতো তা গতই থাক আমি থাকতে দেব না স্যার কি করতে চাও তুমি কি করতে বলো তুমি তোমার এনে আবার পালাবো না আর ছেলে মানুষই করব না আমি আপনার কাছে হাত জোর করছি এসব ছেড়ে দেন ভালো পথে চলেন দরকার হয় একটা ব্যবসা করেন ব্যবসা অত সোজা না ব্যবসা করতে টাকা লাগে টাকা পাবো টাকা আমি দেবো তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যা লাগে আমি দেব তোমার টাকা আমি নেব কেন আমাকে ভালোবেসে নেবেন তোমাকে ভালোবাসা যায় তোমার মতো মেয়েকে বিশ্বাস করুন যে একা আপনাকে নিয়ে মিথ্যা বলে চলে গিয়েছিল আমি সে একা নই আমি সম্পূর্ণ অন্য এক একা আমি তোমাকে ভালোবেসেছি এত ভালোবাসা বুঝি আর কোনো কথা না একদম চুপ এতদিন আমি আমার বিয়েটা ঠেকিয়ে রেখেছিলাম আমি বোধ হয় আর পারবো না পুলক টাকা রাখছো কেন বিয়ে করো আমার বাবা কতটা নিষ্ঠুর তুমি জানো না সে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তুমি কি চাও আমি মারা যাই রহমত কান্ডু এদিকে আপনি ওদের সাথে যান আর কখনো আমার সামনে আসবেন না το λετό. আমার ওখানে গিয়েছিল অ্যাডভেঞ্চার করেছিল আর কি অ্যাডভেঞ্চার কি অ্যাডভেঞ্চার সামলে রাখবেন আপনার মেয়েকে আমি আসি আরে কই যাবে মাস্টার এত বড় একটা উপকার করলা না খাই যাবে গা না না না না না না বউ বউ বউ বউ ও একার মা ও একার মা আরে দেখো কেঠাইছে তোমার মাই আইছে লগে মাস্টার বি আইছে নাস্তা টাস্তা দাও মাস্টার বউ বউ বউ চল মা ভিতরে চল তো অস্থির হয়ে গেছি বউ মাস্টার আও আসো একা মা কই গেল তুমি এই হয়তো জানছিস না ভালো মু তোদেরকে ওরে যা যা কমো জমতে জমতে কমো তুই তেমনে কবি উঠছস হ্যাঁ বাবজিন কমো তুমি যা করবে তাই কমু বাবজিন আর বাইরে না বাবজিন আমি তাহলে আসি আসি মানে কই যাইবা এত তাড়াতাড়ি কই যাইবা আরে বল নাস্তা পানি করে যাইবা না কিছু খায়া যাও ও একার মা মাস্টারের নাস্তা খিলাও মাস্টারি করো মাস্টারি আমার মাইয়ারে শিক্ষা দেওয়ার নাম কইরা ইগিন শিখাইছ হ্যাঁ ওইসব কাহিনী করে লাভ হইব না পুলিশে খবর দিচ্ছি আইতাছে তুমি কাক কলজে হাত দিছো জানো কাক কলজে তোমার এত বড় সাহস যে আমার মাইয়ারে লিয়ে এইসব করছো পুলিশ আসলো গ্রেফতার করলো হ্যান্ডকাফ সাত মাসের জেল আমি নষ্ট হয়ে গেলাম বাড়িতে কি কেউ আছেন আমি রশিদ মাস্টার কেউ কি আছেন বাড়িতে আপনি কারে খুঁজেন আমি একজন মহিলাকে খোঁজ করছিলাম তার নাম জলি আমার বোনজি ওর বাপ তো মারা গেছে কদিন আগে ও আল্লাহ তাহলে তো এ সময় আমার আসা ঠিক হয়নি কয়দিন আগে মায়াডার বাপ মারা গেছে তো ঠিক মতো খায় দায় না কোনো কথাবার্তিও কয় না আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি ওটা ডাক দিতেছি এ মেয়ে তো খুব শক্ত মেয়ে না হলে এমন দুঃখের সময় আমার ছেলেকে মুক্ত করার জন্য হাজার হাজার টাকা টেলে আমাকে না চেনারই কথা আমি পুলকের বাবা ও আসসালামু চাচা আমার ছেলে বকে গেছে বা ভালো ছাত্র অনার্স শেষ করেছে এমএ পাশ করবে ভালো চাকরি করবে এটাই চেয়েছিলাম লেখাপড়া করবে না পুলক আমার সাথে দেখাও করে না মা কেন জেল থেকে বের হয়ে আপনার সাথে দেখা করেনি না ও আমার সঙ্গে দেখা করবে না আমি ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলাম খুব বদনাম গুন্ডা ডাকাত রশিদ মাস্টারের ছেলের এই বদনামের কথাগুলো শুনলে অপমান ঘৃণা লজ্জা কাঁদতে হাহাকার করে ওঠে আপনি বসেন একটু পানি খান না রে খেতে আসেনি আমি ভিক্ষে চাইতে এসেছি বড় মা তুমি ভিক্ষা দেবে আমি আমার ছেলেকে ফিরিয়ে নিতে আসিনি মা আমি চাই ভালো হয়ে যাক ভালো থাক ভাই সাহেব আমি চারটা ডাল ভাত রান্ধি আপনি খায় তারপরে চাইবেন আমাকে ভালো পথে এনে দাও মা আমি আমি তো জানি না পুলো কোথায় থাকে জেনে নেবে আমি শিক্ষক মানুষ গ্রামে যেটুকু জমি জমা আছে তাতে কাউকে বুঝতে দেয়নি অভাব কাকে বলে আমার মেয়ে শায়লার কাছে তোমার ব্যাপারে সব জেনেছি মা যদি ভালো পথে আনতে নাই পারবে তাহলে অত টাকা ঢেলে ওকে জেল থেকে মুক্ত করলে কেন আমি জেনেছি তোমরা দুজন দুজনকে আপনার ধারণা ঠিক নয় ঠিক নয় আমি যা জেনেছি সব ভুল আমি যে স্বপ্ন রচনা করেছিলাম তাকে ভুল আচ্ছা আপনি আমার কাছে কি চান আপনার ছেলে ভালো হয়ে যাক তাই তো আমি আমি আপনাকে কথা দিচ্ছি না তবে আমি চেষ্টা করব কারণ আমার সাথে দেখা হবে কি না দেখা হবে বা আমি বলছি দেখা হবে আমি আর চলি মা অনেক দূরের পথ যেতে হবে হয়তো সন্ধ্যা নেমে আসবে খেয়ে যাবেন না না মা আজ না থাক বেঁচে থাকো মা আমার মন বলছে আমি আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই আমি যে ওকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছি সে কথা ওকে বলবেন না কেন গো মামনে দুঃখ অভিমান কেন না না তা কেন হবে এমনি মাগো আজ আমি চলি Thank you. নামাজ পুজ বন্ধ করো আমি তোমারে বিয়া দিব বিয়ার পরে যা ইচ্ছা তাই কিছু কইরো না বাবজান আগে লেহাপড়া লেহাপড়ার আগে অন্য কিছুই না কি কই কি কই মাইয়া হয়েছে নি তোর মাথা খারাপ হয়েছে যা কইছি তাই করি তাই করবি এটা এইবার আর আমি তোর একা থাকবার দিব না তুই এইভাবে কদিন থাকবি রে তো কি করব কি করবি বিয়া শি করবি ঘর সংসার করবি মা হবি আমার আবার বিয়ে আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না এই তোর কি হয়েছে হ্যাঁ তোর মাথাটা খারাপ করছে কি গানের মাস্টারটা কিন্তু খুবই ভালো নরম মানুষ আপনি কি করছেন হ্যাঁ আমাকে আপনি সরে যান বলছে আপনি না কি হয়েছে তোর হ্যাঁ কিছু না আমি ওই রাক্ষসটাকে খুন করব খুন করব আমি ওকে চুপ থাক শোন তোর মামা আইতেছে নীলফামারি থেকে কেন তোর বিয়া ঠিক করছে তাহলে নিতে আইতেছে একটা খুন না করে তো কোথাও যাব না আমি খুন আপনি বললে করতে পারবো পারবো না কেন আমিও একজনের খুন করব পরে খুন করতে হবে একটা কথা বলি উস্তাদ ওই খুন খারাপই না করলে হয় না না হয় না খুন ছাড়া কিছু হয় না ওই সেকেন্ডার মার্চেন্টে শিক্ষা দেওয়া লাগবো সে একারে খুব অত্যাচার করতেছে কিন্তু সে তো একা ম্যাডামের বাবা আচ্ছা জলি ম্যাডামের খবর কি রে তার তো কোনো দোষ নাই ওস্তাদ আমি কি সব কিছু জানার ঠিকাদারে নিছি কার ডাক্তার আসে না আমার যে ডেকে দিয়ে আসা লাগবে কার গানের মাস্টার তারা অপমান করব সেই মাস্টারের হাড় ভেঙ্গা দশ টুকরা করব আমি এত কিছু তো আমি পারবো না সে আমারে কি মনে করে মাস্তান অমানুষ আমিও একটা মানুষ তুই তোর ম্যাডাম রে কইস তারে আমি খুন করব যা এখান থেকে যা ঠিক আছে ওস্তাদ কি চাই আমি কোথায় যাব আমি কোথায় গেলে কিছুক্ষণের জন্য শান্তি খুঁজে পাব কে আছে আমার কোথায় জলি তুমি কি চাও আমি মরতে চাই আত্মহত্যা যদি পারতাম সেটা তো কত আগেই করে ফেলতাম তাহলে কি করবে বাঁচবে না আমি বাঁচতে চাই না তুমি কি জানো একজন তোমার মৃত্যু চায় তোমাকে মারতে পারলে সে বেঁচে যায় জানো কে সে কোথায় সে আমাকে তো তাকে খুঁজে বের করতেই হবে না রে ভালো না মিষ্টি কম আরেকটা আছে এটা কেটে দিই না লাগবো না আমি আজই একটা খুন করবো রে রহমত ওই মায়াটারে খুন না করলে আমার জান ঠান্ডা হইব না ওই মায়াটা মানে ঝোলি হ ঠান্ডুর পেয়ারের ম্যাডাম প্রয়োজন হলে পায়ে ধরে আর প্রয়োজন ফুরালে ঘাড়ে চড়ে ওই মায়ের আপনি কি করছে উস্তাদ নতুন ফোন দিয়ে আসছে বড় রকমের বিপদে ফেলবে যা তুই বাইরে যা আমি একটু একা থাকি আমি কই কি উস্তাদ এখন খারাপি বাদ দেন খুব মায়া ওই ফ্যামিলির জন্য না যা এখান থেকে যা আমার একা থাকতে দে যা কাকে চাই এখানে কে থাকে তা দিয়ে আপনার দরকারটা কি আমি পুলকের সাথে দেখা করব দেখা হইব না আমি দেখা করবই বেদাল করেন না তো যান আমি তো যাওয়ার জন্য আসিনি আমি দেখা করব আপনি ঝামেলা করবেন নাকি উনি কি ভেতরে আছেন আমি ভেতরে যাব এই আপনার ভিতরে ডর ভয় কিছু নাই না নাই আমার ওস্তাদ কোনো মায়া মানুষের দেখা করে না কেন মায়া মানুষ খুব হারামি হয় তো তাই চুপ কর ডাকেন তো আমি দেখা করব রহমত তাকে ভেতরে আসতে দাও কে কথা বললো আমার উস্তাদ পুলক তোমার উস্তাদ জি জি কি চান আপনি আপনাকে আপনার সাহস তো খুব পুলিশের লোক নাকি পুলিশকে খুব ভয় পান আপনি কেন এসেছেন আপনি শুনেছি জলি নামে একজনকে নাকি আপনি খুন করবেন ঠিকই শুনেছেন কবে কখন তাকে খুন করতে চান কে আপনি আপনি যাকে খুন করতে চান তোমাকে কোনো কষ্ট করতে হবে না আমাকে অপহরণও করতে হবে না শুধু মৃত্যুর আগে আমি লিখে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য পুরো দায় না কেন আমার শখ শখ না না ভুল বললাম প্রয়োজন আমি আর সহ্য করতে পারছি না আমার আমার এই দহন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না তাই আমি মরতে চাই আমাকে খুন করো তুমি কি এখানে মরতে এসেছো না কাঁদতে এসেছো কাঁদবো কেন যাকে তুমি খুন করতে চাও সে আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে খুন করো তাকে তোমাকে বাড়িতে পৌঁছে দিই কেন আমাকে খুন করবে না যে নিজে থেকে খুন হতে আসে তাকে খুন করা যায় না চলো তুমি কেন আমাকে পৌঁছে দিয়ে আসবে তোমার সাথে আমার কিসের সম্পর্ক সময় মাঝে মাঝে সম্পর্ক গড়ে দেয় জলি তোমাকে আজ আমি নতুন করে চিনলাম চলো যাওয়ার আগে একটা কথা বলতে চাই বলো শুনেছি তুমি অনার্স করেছো মাস্টার্সটা শেষ করে জীবনটা নতুন করে গড়ে নিতে পারবে এসব কথা তুমি কিভাবে জানলে তোমার বাবার সাথে কথা হয়েছে বাবা হুম তোমার সব কথাই আমি জানি কিন্তু আমার সব কথা তুমি জানো না আমি জানতে চাই না জানা দরকার নতুন বন্ধুত্ব হওয়ার আগে সব কথা জেনে নেওয়া দরকার এ ভাইয়া ভাইয়া আমার খুব খারাপ লাগছে ভাইয়া কিরম খারাপ লাগতেছে হ্যাঁ <laughs> বমি বমি লাগছে ভাইয়া বমি করে ফেলা পেটে তো খাবার নেই বমি আসবে না খাইবা কি খাইবা তোমার তো আবার বাজে জিনিসের নেশা এ বাজে কথা বলবেন না কেন বাজে কথা বলছেন জলি আমার ছাত্রী ওকে আমি গান শিখাই আমি গানের শিক্ষক আর কি শিখাও আমি জলিকে ভালোবাসি ওকে আমি বিয়ে করব চুপ বদবদ করবি না এমন পেদানি দিমু বাপরে দুলে ভাই বলে ডাকবি খুলে দেন না একটু একটু একটু বাথরুমে যাবো করে ফেলা এনে কর ভাই আপনি আমাকে মুক্তি দেন আমাকে ছেড়ে দেন আমি আপনাকে কিছু টাকা দিব না ভাই আমি কিছু টাকা জমিয়েছি আপনাকে দিব না ভাইয়া চলি ম্যাডামের কথা মনে আছে অন্ধকার ঝড় বৃষ্টি একলা ছিল কি করছিলি সেদিন আমি বলো বাবাকে আমি সব ঘটনা খুলে বলবো আমার গানের মাস্টারের কথা তোমাকে জেলে পাঠানোর কথা সব বলতেই হবে হুম না বললে তো বাবা সরল মনে আমাদেরকে আশীর্বাদ করবেন পরে জানলে যদি বাবা কষ্ট পান যে ঘটনার জন্য তুমি দায় নাও তার দায়ভার কেন নিজে তুলে নিচ্ছ ঘটনার জন্য আমরা দায়ী না হলেও কিন্তু এই ঘটনাগুলো তো আমাদের জীবনকে পাল্টে দিয়েছে তাই না হুম এই যে আকাশটা দেখছো একটু পর কিন্তু আলো নিভে গিয়ে এটা অন্ধকার হয়ে যাবে আলোর আকাশ অন্ধকার হয়ে যাবে গাঢ় অন্ধকার ভাই এখানে রাখেন বাড়ি আসবে না আজ না আরেকদিন আসবে কথা কম বল এই আপনি যে জলি ম্যাডামের বাড়ি যেতেছেন জলি ম্যাডাম যদি কয় শাড়ি নিব বিশ হাজার টাকা দামি তখন কি কাণ্ডটি না ঘটবো এখন তো আমাদের টাকা পয়সা নাই উস্তাদ এত ওস্তাদ ওস্তাদ বলিস না তো তোরে না বলছি যে আমার দাদা কবি দাদা আমরা এখন ভালো হয়ে গেছি আমি তো অশিক্ষিত খালি ভুল হয় তবে এইবার আর দাদা ভুল হবো না তো দাদা জলি ম্যাডামরে কিন্তু একটা লাল শাড়ি কিনেই দেওয়া লাগবে তারে খুব মানাইব আর একটা জমিদারি মানটিকা কপালটা চাঁদে লান ফুটে উঠবো দাদা হবে হবে সব হবে এখন না হইলেও দশ বছর পরে হবে কেন দশ বছর পরে কেন এখন তো আমাদের হাতে টাকা পয়সা নাই ব্যবসা কইরা টাকা পয়সা জোগাড় করে একে একে সব হইব আরে সৎ জীবনের জন্য যুদ্ধ করার আনন্দই আলাদা চল আমার সরম সরম লাগে দাদা আমি যাব না সরম লাগে হ্যাঁ। তাইলে এক কাজ কর তুই বাচ্চুর দোকানে যা ইয়া জিনিসপত্র সব অর্ডার দে আচ্ছা আমি যাই ঠিক আছে জলি আছে তুমি কে বাবা আপনি আমি খালা বেগম খালা জলি আমার খালা কই ডাকে খুব ভালো বঞ্জি পেয়েছেন ওর মতো মেয়ে হয় না ওর মধ্যে জাদু আছে ঠিকই কইছো বাবা কিন্তু জাদু চিরদিনের জন্য হারায় গেছে জলির মামা নীল নীলফামারি থেকে ওরে নিয়ে গেছে জলি চলে গেছে হ্যাঁ ওর নাকি বিয়া ঠিক হয়েছে ওর বাপই বিয়া ঠিক করে রেখে গেছিল ওর বিয়ে হয়ে যাবে যাবে কি এতক্ষণে মনে হয় বিয়ে হয়েও গেছে অন্যায় খুব অন্যায় হইব কেন মায়াটার সংসারে কেউ নাই এটা তো একটা হিল্লা হইছে খুশির কথা হ্যাঁ খুব খুশির কথা তুমি পুলক টাকাগুলি রাখেন এত টাকা টাকা কেন আমি কারো কাছে ঋণই থাকি না টাকাগুলো দিয়ে আমি ঋণ মুক্ত হচ্ছি ক্যান্সেল করে দে কেন চলি ম্যাডামের যাও চান্ডু একটা রিক্সা ডাকতো কই যাবেন মুন্সিগঞ্জে আর থাকবো না ঢাকা যাবো আমি তোমাকে ছুঁয়ে বলছি আজ থেকে আমি একদম ভালো হয়ে যাব মাস্টার্স পরীক্ষাটা দিতে হবে কিন্তু তাহলে বাবা খুশি হবে হ্যাঁ নিশ্চয়ই দেব তুমি আমার সব কান্না মুছে দিয়েছো এবার তোমার অন্ধকার ভুলে যাও তুমি পাশে থাকলে আমি সব পারবো জলি সব পারবো দেখছো শেলি শেলি আমাকে যেতে হবে কোথায় কোথায় যাবে তুমি মুন্সীগঞ্জ আমাকে যেতেই হবে কি পাগলামি করছো কালকে না তোমার বিয়ে আমাকে যে যেতেই হবে শোন কেউ জানবে না মামা মামি কেউ না কাউকে বলবি না আমাকে যেতেই হবে সেখানে সেখানে একজন আমার জন্য অপেক্ষা করছে কে অপেক্ষা করছে কি পাগলামি করছো কিছুই তো বুঝতে পারছি না শেলি তুই কাউকে বলবি না বল কাউকে বলবি না জলি তুই মা তুই তোর না বিয়া খালা খালা আমার খুঁজে কি কেউ আসছিল হ একটা পোলা আইছিল কেমন জানি পাগলা পাগলা ভাব পুলক পুলক হ পুলক নামি তো কইল শুনলো তোর বিয়া ঠিক হয়েছে তারপর কেমন জানি হয়ে গেল জানোস যাওয়ার সময় না আমারে পাঁচশো টাকা নোরের দুইটা বান্ডেল দিয়ে গেছে আর তারপর দেখলাম কেমন জানি একটা পাগল পাগল আচরণ করলো আর কইল খালামি যাই কই যাবি তার খোঁজে তাকে আমার খুব দরকার খালা খুব দরকার আস্তে আস্তে আপনি কতদিন চলে যাবেন না আচ্ছা যাব না আমি না দুই দিন ধরে কিছুই না কেন তোমার বাড়িতে খাবারের অভাব হলো কবে থেকে কি হলো আমি জানালা ভেঙে পালিয়ে এসেছি তোমার এই পালিয়ে যাওয়ার রোগটা ভালো না এখনো এখন এই কথা বলবেন কেন পালিয়ে এসেছি জানতে চাইবেন না এবার কিন্তু সঙ্গে করে বাড়ি ফিরে যাব না আপনি গেলেও আমি যাব না ও বাড়ি আমার না তোমার বাড়ি কোথায় এখনো জানি না তবে ঠিক আছে তুমি থাকো আমি যাই কি করছো ছাড়ো আগে আপনি আমার সব কথা শুনেন তারপর যদি আপনার মনে হয় চলে যাবেন আমি কিছু বলবো না আমি তোমার কথা কেন শুনবো আপনি আমার স্যার তাই আপনি কি চান যে এক ধনী চরিত্রহীনের আমার বাপের বয়সী একটা মানুষের সাথে আমার বিয়ে হোক আমার বাবা তাই চেয়েছেন আমি আপত্তি করেছিলাম বলে আমাকে যে শাস্তিটা দিয়েছেন তার চিহ্ন আমার সারা শরীরে ছড়িয়ে আছে দেখতে চান আপনি না না ঠিক আছে আমি বিশ্বাস করেছি সহ্য করতে না পেরে জানালা ভেঙে পালিয়ে এসেছি স্যার স্যার আমাকে আপনি একা তুমি আর আমাকে কত জ্বালাবে স্যার আমি জানি আপনার প্রতি আমার কোনো অধিকার নেই কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচবো না আমার দুর্ভাগ্যের সঙ্গে কেন নিজেকে জড়াতে চাও তাছাড়া স্যার স্যার ব্যাংকে আমার নামে অনেক টাকা আছে চেক বই আছে আমার সাথে এসব কথা বলবে না একা ঠিক আছে স্যার কিন্তু স্যার আমি যে আর বাড়ি ফিরবো না আপনার সাথে কি আমি থাকতে পারি না আমার সঙ্গে যেতে চাও চলো কিন্তু আমার কিন্তু কোনো চালচুলো নেই তবে ওটা তোমার আশ্রয় হবে রাজি হ্যাঁ আমি রাজি খোঁজ মিলল না না মিলব না রে মা মিলব না এত মাইসের ভিড়ে কে কার সন্ধান পায় কত তার সন্ধান যে আমাকে পেতেই হবে তুই তুইও মাথা খারাপ বুঝছস ভালোই যখন বাসলি তাহলে ওই মামার লগে নীলফামারিতে গেলি কেন হ্যাঁ গেলি কেন তুই নিজেই তো নিজের পায়ে কুড়ার মারলি এখন কাইতে কিছু হইব রে হতো বাকি খালা তাহলে তুমি বলছো যে তার সন্ধান আমি কোনোদিনই পাবো না আমি জানি জানি না কেমন কেমন যেন লাগছে ভালো লাগতেছে না না লাগবে লাগবে আস্তে আস্তে লাগবে শাকসবজি বিদেশে পাঠানোর কি হলো হবে হবে ধৈর্য ধর দাদা জলি ম্যাডামের বিয়ে যেন কোথায় হয়েছে জানি না খুব বেশি মনে পড়ে মা বোনের চেয়েও বেশি তাহলে তার কাছে যাস না কেন এখানে পড়ে আসস কেন আমার মনে হয় দাদা জলি আপা সুখে নাই বাজে কথা রাখ যা খাবার নিয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নেন তো তুমি কষ্ট করতে গেলে কেন আমি তো ঠান্ডুকে পাঠাচ্ছিলাম বারে আপনি আমার জন্য এত কষ্ট করছেন আর আমি এতটুকু কষ্ট করতে পারবো না তোমরা খাইছো হ্যাঁ খাবো আচ্ছা এত কষ্ট করেন কেন বলছিলাম আমার অ্যাকাউন্টে আমার সেই অধিকার নাই আমি তো আপনাকে অধিকার দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো আপনিই তো নিতে চান না তুমি কি আমারে আবার ফাঁদে ফেলতে চাও আপনি আমাকে গলা টিপে মেরে ফেলতে পারেন আর কত আর কতবার আপনার কাছে পরীক্ষা দিতে হবে বলেন তো ঠান্ডু তারে বাসায় পৌঁছে দাও ম্যাডাম চলুন আমাকে নিয়ে যেতে হবে না আমি রাস্তাঘাট চিনি ঠান্ডু তুই থাক আমি রাইকার কি আমার সাথে যাবে তো আপনার সাথে তো আমি সাগরের তলেও যেতে পেরেছি বাহ তুমি তো এই দুই তিন বছরে মেলা ভালো ভালো কথা শিখছো চলেন চলো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এইভাবে আর কতদিন সাবান বেচবি নিজেরে কি এভাবে করে দিবি বাঁচতে তো হবে খালা পুলককে খুঁজে বের করতে হবে ওর জন্যই বাঁচতে হবে একটা চাকরি দর এই কমিশনের কাজ কার ভালো লাগে বলো আমিও তো কম চেষ্টা করি আমি খুঁজি চাকরি আর মানুষ দেখে আমাকে এই অপমান আর কত সুযোগ করবো বলো মারে আমি তোরে কষ্ট দানের লেগে কই নাই তোর ভালো লেগেই কইছি আমি জানি খালা আচ্ছা এখন সব বাদ দে তো যা মনটা ভালো করে বাইরে পড় তুমি আমার জন্য দোয়া করো পাগল পায়া আমি তোরে সব সময় দোয়া করি আমি চাই তোর স্বপ্নটা যেন তাড়াতাড়ি পূরণ হয় ব্যবসাটা বেশ মনে হচ্ছে আর কতদিন ভাড়া বাড়িতে এবার নিজেদের বাড়ির কথা ভাবতে হয় ধর প্রতিটা মেয়ার কুলার ঠান্ডা ঝিরঝিরে বাতাস বাথরুমগুলো গরম ঠান্ডা পানি আমার মতো সুখী এখন কেউ নেই বাবাকে পেলাম তোকে পেলাম বাবার মুখের হাসি দেখে আমার বুকটা ভরে যায় রে শালা যাই উঠি ক্লিনিকে যেতে হবে ওদিকে আবার কনসাইনমেন্ট রেডি ঠান্ডু একা সামলাতে পারবে না এই সময় আবার কে কে দরজাটা একটু খুলুন না ঝামেলা তো তুমি বসো ভাই সাবান নেবেন খুব ভালো সাবান একটু ব্যবহার করে দেখুন না আমাদের গুরু সাবান লাগবে না না না খুবই ভালো সাবান একটু পরীক্ষা করে দেখুন না দরকার হলে আমি আগামীকাল না হয় আবার আসব আপনি জলি না ভাইয়া ভাইয়া এদিকে আসো শায়লা এটা আপনাদের বাড়ি ভাইয়া এদিকে আসো তো আপনি